নূর হক আছে না নূর হক আছে তো ওর হাতে প্রেম করে কইলাম আজকে দেখলাম হ্যাঁ? মোবাইল কিনা দিছে এটা তুই কি কস মোবাইল কিনা দিছে হ্যাঁ, আমি দেখলাম ওই দেখো আমি বলমি কথা কই ওই যে ওই যে দেখছা ওই যে দাদি থা যা যা ধরে নিয়েছে যা যা ওই যে মন্ডল আছে ধবার দাও ও দাদি দাদি দাও না খারাপ দাদি কান দাও কান দাও শোনো ওই তুই আমার তুমি চিন্তা দরবার কইলা দরবার হ্যাঁ, দরবার হ্যাঁ কো শুনছাও না বাইরে আছে গুড oh, আমি অল্প বাজারে গেলাম তুমি বাড়িতে থাইকো বাজারে ভাই হ্যাঁ যাই কিবা কিবি নিবেন হ্যাঁ, বাজার করে নিয়ে গে কয়টা হ্যাঁ, তাহলে থাকো আমি যাই হ্যাঁ যাই কি আর বাজারে যাই বাইশা মাইশা দিন চিন্তাই বাসি না আমরা হে তো বাজারে গেল তাই আমি যাই একটু দেহাটা করে আহি ওগুলো যাই তো মন্ডল তো গেল গে যে সোনার একটা ফোন করি হ্যালো হ্যালো কোন তুমি এই যে থাকা না রাস্তায় আমার রাস্তায় আমি যে গেতে আছি আমার মন্ডলে বাজারে গেছে গা আরে মন্ডলের বউ তো ফোন মারলো মন্ডল বলে বাড়তে নাই দি যাই দেয়া ঘুরে আই গে বাইন্দা চিন্তা চুলি চুলো আর কি যাই দেয়া ঘুরে আই গে মন্ডলের বউর হাতে সোনার কো হোনাওয়ার কিছু নাই এখন তুই আইতাস না তাহলে যদি আবার মন্ডল আয় পড়বো আয় হারছে মন্ডলেও ফোন আয় চাইতাস না এই ফোন মারে দিবি একটা ওই ক তুমি আবা না আরে হো মন্ডল আয় পড়বো না হিসুঙ্গা বুঝছো নাকি বানাকে হা হো তোমার আইতে এত দেরি না গে আইতে দেরি লাগবে না ফোন করো খালি হারাহারি ফোন করো হারাহারি ফোন করো কত দূর দেখছো কি তো দূর দেখে তো অপেক্ষা আছি এই যে যে শুনো না তুমি মন্ডল কোনে গেছে মন্ডল কোনে গেছে কোনে যে বাজারে গেছে আয় পড়বো ও বাজারে গেছে হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া করছো না খাওয়া দাওয়া করছি মন্ডলে বাড়িতে খাই কত আর খামো না শোনা তাহলে যে অল্প পূর্বার যে বই রাস্তায় হ্যাঁ। খারাইলে মাসে দেখবো চাও নক ওই হ্যাঁ। তুমি আমার কতটা ভালোবাসো গো আমি তো তোমার ভালোই পাই কই যে নজা যাই গিয়া তো তুমি নিয়ে যাও না আমারে এই মন্ডলে তার কয়দিন থাকবো আমি হ্যাঁ, তুমি ঠিক কইছো একেরা মন্ডলের বোনা ও মন্ডলের বউ কাম করতেছে দাদা রে কোবার দেও দাদা দাদা দাদা কি হয়েছে জানো কি কি হয়েছে একবারে সর্বনাশ কি সর্বনাশ ওই যে দাদি না হ্যাঁ ওই যে ওই ফেরার নূর হক আছে না নূর হক আছে প্রেম করে কইলাম দেখলাম হ্যাঁ? দিছে তুই কি মোবাইল কিনা হ্যাঁ, আমি দেখলাম আমার আমি মোবাইল বয়ে বয়ে দেখলাম বাজার লাগবো না নু নিজের চোখে দেখছা আমি একবার নিজের চোখে দেখছি বাস তো আজকে নু ভেজাল আছে দাদা ওই দেখো আমি বলছি কথা কয় ওই যে ওই যে দেখছা ওই যে দাদি থা ধরে নিয়েছে ওই যে মন্ডল আছে জবর দাও দাদি দাদি দাদি দাও দাও শোনো শোনো দাও এই উড়ে এনে গড় না হাসা না মিছে আচ্ছা। হাসা না মিছে ও এই তুই আমার বন্ধু রে সাকে তুমি চিন্তা দরবার কইলা দরবার কিসরে হাইতে দরবার কিসরে হ্যাঁ ওই এনে না হাসা না নাই ক এটা কয় হাসা না হ্যাঁ? তোমার হ্যাঁ। এনে করবা যাই হ্যাঁ দাদা মারো না মারো না মারো না বিচার তো বই বিচার হবো বিচার হবো আচ্ছা। তোমার কি হয়েছে কি হয়েছে মানে মাতবর সাহেব যে আঙ্গো দাদির এনে পাল্লা যাবার নয় সালগা হ্যাঁ? হ্যাঁ পরে আমরা রাস্তায় ধরলাম এখন আমি আনের ঠানে পক্কু বিচার চাই এটা কি কলা সুপ কুবি স্যার সুপ ভুল কোন কে তার মানে সুপ কুবি স্যার সুপ কুবি স্যার হন বিচারটা করে দিবেন মানে দাদা না ফোন করে তালি তালি বিচারটা এই সুল করে করো হ্যাঁ নাও বিচারটা আমার আজকে করে দেন এনে হ্যাঁ এনে আমি কোনো মনে এনে বা আতে এনে বা ও নো Ano ba? Number sa. Tali. Bang. তাহলে এখন সবগুলো কোক নাকি আমি কই আমার কবার দে কক দাদা কক আমি গেছিলাম বাজারে হ্যাঁ থুয়ে আইছিলাম বাড়তে বাড়তে থুয়ে লেখা আমি তো আর জানি নাই উঠে আমার রাস্তা ওর হাতে আমার রাস্তায় দেখা হইলো দেখা হইলে খাদা তে বাবা শুনলাম ঘটনা হ্যাঁ শুনলাম আমি নিজে সুইকে দেখলাম তা এখন কি করা যায় বিচারটা করে দিন তাহলে এখন তাহলে কদিন ধরে চলতেছে না চার পাঁচ বছর চার পাঁচ বছর দেখছেন দেখছেন মাতবর সাহেব চার পাঁচ বছর হ্যাঁ রোজ এত সে তো হুন মানি গে দাও তুই ফেলাই এনে বল বিচার আছে কি সমাধান করা যা মন্ডল সাহেবের বউ আর নূর হক আজকে চার বছর ধরে বলে গোলুমুলু করতেছে তাহলে এটার কি বিচার করা যায়

এই তোমরা সব কি ফাঁস করো আমরা হ তুমি আচ্ছা আমি বিচারটা এ নুহাক আমি বিচারটা করবো নাকি যেতেছি তা তুই মানুষ কি যা করবেন তাই মানি আমি মূল্য সব এখন আনলে যেটা করবেন এটা তেরাজি হ্যাঁ। তা আমি বিচারটা করবার নাকি যেতেছি তোমরা সবাই রাজি আছো আপনি যে এখন উঠি হয়েছে গরিব মানুষ এখন আপনি হয়েছেন বড় ধরনের মানুষ এখন আনের বড়া অর্ডার দিয়ে দিবেন গেছে দিয়া দিবেন মানে আঙ্গো দাদির আনে দিয়া দিবেন দাদা কি করবো তোমার দাদারে বিয়া করা দিন বাবা দাদারে বিয়া করা দিবেন মানে মন্ড সাপ ধনী মানুষ আছে মন্ড সাপ বিয়া করা হবো টাকা পয়সা আছে ছেলেটা হয়েছে গরিব ছেলেটা দিয়ে দিই তাহলে এখলা তোমরা যাওয়া তাহলে তাহলে বিচারটা করলাম তা বিচারটা তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তাহলে ন আমরা জায়গায় হ্যাঁ। দাদা মন খারাপ করে না দাদা নো তোমার বাচ্চা থেকে ওয়ার ভালো তা বিয়া করাম নো দেখে ওগুন বিয়া করাম নি তুই সব টিভি দিলি দেখে তোর মন্ডল বোতর দিয়ে দিলাম এখন তুই আমার পয়সা দেখ না কা ভাই তুই যে মন্ডল বড় দিছ একবারে ওটা না চলে গিয়ে খারি না ভাই এটা আমি জানি নি আরে জ্বালা রে আমি টিয়া না টিয়া কোনো মোড়ের পাশে টিয়া দেখালি ও oh, নো টিয়া নাই এখন গুসকাই না বিচার ভাই কে জানি কইরো না বিচার আমি আজকের জন্য বাদ দিলাম এই বিচার আসার আমি আর যাম না